দেখেন আমি বর্তমান লালমনি এক্সপ্রেসে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আমার পাশে এই টিটি ভাই দাঁড়িয়ে আছেন টিটি ভাই দাঁড়িয়ে আছেন টিটি ভাই দাঁড়ানো থাকা অবস্থায় এই পুলিশ ভাই এনাদের কাছে টাকা চাইছে এই পুলিশ ভাই এনাদের কাছে ভাড়া চাইছে এবং টাকা নিয়ে গেট পার করে দিবে তুমি কেন এটা লাইট ফেসবুকে লাইভ হচ্ছে ফেসবুকে লাইভ হচ্ছে তুই ফোন খাই তুই ফোন করে কেন